ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয় সে সময় বিমানটিতে আগুন ধরে যায় এটিআর সেভেন্টি টু মডেলের দুই ইঞ্জিনের বিমানটিতে আটষট্টি জন যাত্রী ও চারজন ক্রু মিলে মোট বাহাত্তর জন ছিলেন যাত্রীদের মধ্যে পনেরো জনই ছিলেন বিদেশি বিমান বিধ্বস্তের পরপরই নেপালের সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন যে তারা আরও মৃতদেহ পাওয়া যাবে বলে আশঙ্কা করছেন তিনি জানান বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে যাত্রীদের মধ্যে তেপ্পান্ন জন নেপালি ছিলেন বলে জানা যাচ্ছে বাকিদের মধ্যে পাঁচজন ভারতীয় চারজন রাশিয়ান এবং দুইজন কোরিয়ার নাগরিক ছিলেন এছাড়া আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া আর্জেন্টিনা এবং ফ্রান্সের একজন করে নাগরিক ছিলেন বিমানটিতে এই ঘটনার পর মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল দেশের এজেন্সিগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এই বিমানটি পনেরো বছরের পুরনো ছিল বলে জানা যাচ্ছে রয়টার্স জানিয়েছে দুই ইঞ্জিনের এটিআর সেভেন্টি টু বিমানগুলো যৌথভাবে তৈরি করে এয়ারবাস এবং ইতালির লিওনার্দো কোম্পানি ইয়েতি এয়ারলাইন্সের এ ধরনের ছয়টি বিমান রয়েছে নেপালে উনিশশো সালের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে এটাই সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী সেই বছর Pakistani Airbus A three hundred কাঠমান্ডুতে অবতরণ করতে গিয়ে একটি পাহাড়ে বিধ্বস্ত হয় এছাড়া দু সালের বারোই মার্চ নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান সেই দুর্ঘটনায় বিমানের মোট একান্ন জন যাত্রী ও ক্রু নিহত হন বিশ জন প্রাণে বেঁচে গেলেও তাদের অনেকের আঘাত ছিল গুরুতর গত এক যুগে নেপালে অন্তত আটটি বিমান দুর্ঘটনা হয়েছে যাতে যাত্রী ও ক্রু মিলে একশো ছেষট্টি জন নিহত হয়েছে